আপনারা জানেন এক যুদ্ধের মধ্যে হজরত আম্মাজান আইসা রাদিয়াল্লাহ এক সাহাবির সাথে খারাপ কাজের অপবাদ দিয়েছিল মদিনা শরীফের মুনাফেকেরা কিসের অপবাদ খারাপ কাজের অপবাদ কি মারাত্মক মুনাফিক এত মারাত্মক তারা আমার নবীজি প্রিয়তমা স্ত্রীকেও তারা ছাড়ে নাই সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে তাদের কোনো কাজ নাই শুধু একটাই কাজ ভালো মানুষগুলোর দোষ বের করা ঠিক কিনা বলুন তারা সমাজের একটু সম্মানিত হয় তাদের অপবাদ বের করা অপবাদ রটানো তাদের কাজ এই মুনাফিকরা আমার নবীজির প্রিয়তম স্ত্রীকেও ছাড়া নাই আম্মা জানা ইসাম রাজি আল্লাহ বিষয়টা ভালোভাবে বুঝতে পারে নাই আমার নবী খুবই চিন্তিত হয়ে গেলেন আম্মা জানা আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহাকে উফতহমত দিলেন অপবাদ দিলেন নবীজির কি সুন্দর সুষ্ঠ বিচার বিশ্বনবী আম্মাজান আইসাকে বললেন প্রিয়তমা স্ত্রী গো তুমি যদি এই ধরনের যদি অপরাধ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে তবা করো আল্লাহর কাছে তুমি গুণা মাপ চাও আর যদি পুত পবিত্রা যদি হয়ে থাকো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিবেন কি সুন্দর আজকের সমাজে কেউ যদি স্ত্রীর বিরুদ্ধে গিয়ে যদি কেউ বলে তাহলে সেই কোনো কথা না শুনে স্ত্রীর উপর সেই মারধর শুরু করে ঠিক কিনা বলুন স্ত্রীর বিরুদ্ধে কেউ যদি সামান্য যদি কোনো দোষের কথা বলে তখন স্ত্রীকে মারধর শুরু করে এবং এখন তো বউ মারার প্রতিযোগিতা চলছে ঠিক কিনা বলুন আজকে কত বউ তার স্বামীর ঘরে লাশ হয়ে বাপের গাড়ি বাপের বাড়িতে ফিরে গিয়েছে অসংখ্য ঘটনা স্বামী স্ত্রীকে টুকরো টুকরো করে ফিরিস ভর্তি করে রেখেছে নাহজবিল্লা বললেন না আজকের স্বামীরা স্ত্রীর উপর ক্ষমতা চালাচ্ছে মারধর করছে আমার নবীজীব আম্মা জানা রাদিয়াল্লাহতালাহার ব্যাপারে এত জঘন্যতম মিথ্যাচারের কথা শোনার পরেও নবীজি আয়সাকে সান্ত্বনা দিয়ে বললেন রে তুমি শান্ত হও এই কাজ যদি তুমি সত্যিকারে করে থাকো আল্লাহর কাছে তবা করো আর যদি নাও করে থাকো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিবেন তুমি কোনো কষ্ট পাবে না আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুন নূরের ভিতরে এক দুইটা নয় তেরোটি আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন আম্মাজান আইসা রাদি আল্লাহ তালানহার ব্যাপারে তিনি পবিত্র হওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চাবাস দিয়ে বলুন সুবাহান এবং যারা অপবাদ দিয়েছে তাদেরকে অপবাদের কারণে শাস্তি দেওয়া হয়েছে মদিনার মাটিতে তাদের বিচার হয়েছে বর্তমান সমাজে যারা ওলামায় কেরামের নামে বিভিন্ন জেনার অপবাদ দেয় ওলামায় কেরামকে স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধপরাধের মিথ্যা যারা কালিমালে বন করে একদিন তাদের এই বাংলার মাটিতে বিচার হবে ঠিক কিনা বলুন সেই দিন আর বেশি দূরে নয় ওলামায় কেরাম দেখিয়ে দেবে এদেশের ওলামায় কেরাম জেনার সাথে যুদ্ধপরাধের সাথে কোন খুনের সাথে এই দেশের ওলামায় কেরাম জড়িত নয় ঠিক কিনা বলুন সম্মানিত হাজিরিন সময় আর বেশি দূরে নয় আজকে এই সমাজে আলেমদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে রাখার অপপ্রচার চালানো হচ্ছে ঠিক কিনা বলুন সব সময় আলেমদের একটা বদনাম আলেমরা যদি কোনো দুষ করে সেটা মিডিয়াতে এমনভাবে প্রচার করা হয় আর অথচ কলেজ বা সিটিতে অসংখ্য ঘটনা হয় এগুলোর কোনো নিউজ হয় না নিউজ হলেও সেগুলো মানুষ দেখে না তবে হ্যাঁ আজকে দুঃখের সাথে বলতে হয় ওলামাই কেরামকে সাবধান হতে হবে আমরা ওলামাই কেরাম ওয়াজের মাহফিলে বসে আমরা বড় বড় আলেমদের বিষদ্গার করছি আজকে কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বলছি যারা বেতাদের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের পরিবার নিয়ে টানাটানি করছি আজকে তাদের সম্মানের চাদর নিয়ে টানাটানি করছি এই জন্য আজকের ওলামায়কে রামের সম্মান আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি ঠিক কিনা বলুন একজন আলেম আরেকজনের আলেমের দোষ বর্ণনা করছেন এরকম একটি সুন্দর নৌরানি সিরাতুন নবী মিলাদুন নবী ইসলামী মহাসম্মেলনের নামে আজকে ওলামায়ে গ্রাম ওলামায়ে গ্রামের বিরুদ্ধে বিষদগার করছে ঠিক কিনা বলুন এই সমাজকে সোচ্চার হতে হবে হক্কানি কোনো ওলামায় কেরামের বিরুদ্ধে যদি কোনো আলেম বিশুদ্ধার করে কোনো আলেমের বিরুদ্ধে যদি কথা বলে সাথে সাথে তার দাঁত জবাব এই দেশের আমার এই সমাজের যুবকেরা দিয়ে দেবে ঠিক কিনা বলুন সম্মানিত হাজির মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী আজকে বেড়ে গেছে যতগুলো অন্যায় অবিচার হচ্ছে সব অন্যায় অবিচারের পিছনে মিথ্যা সাক্ষী আছে না নাই মিথ্যা সাক্ষী আছে না নাই মিথ্যা সাক্ষী দেওয়া আপনি যেটা দেখেন নাই সেটা দেখেছেন বললেন আপনি যেটা দেখেন নাই শুনেন নাই আপনি বলছেন আমি সেটা শুনেছি আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন নবীজি বলেন সবচেয়ে তিনটা বড় কবিরা গুণা আর এক নম্বর কবিরা গুণা হলো আল ইসেরা বিল্লাহি আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর হলো ওকুকুল ওয়ালিদাইনি মা বাবাকে কষ্ট দেয়া তিন নম্বর হলো শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষী দেয়া যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তাহলে সেটা কবিরা গুণা হয়ে যাবে আপনার মিথ্যা সাক্ষীর কারণে যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন হতেও পারে তার পাশে হতে পারে ঠিক কিনা বলুন তার সম্পদ চলে যেতে পারে তার মান সম্মান যেতে পারে আপনি যদি হাজারবার যদি তওবা করেন তাহলে যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন সে যদি ক্ষমা না করে আপনি কোনোদিন ক্ষমা পাবেন না মিথ্যা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা জোর খবরদার তোমরা মূর্তি থেকে বেঁচে থাকবে মিথ্যা সাক্ষী থেকে তোমরা দূরে থাকবে আল্লাহ পাক সকলকে তৌফিক দেন সবাই বলে আমিন যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনাদের যে সাক্ষ্য দিয়েছেন ওই সাক্ষ্য ত্যাগ করতে হবে মেম্বার সাহেবের কাছে এসে বলতে হবে মেম্বার সাহেব সত্যি আমি মিথ্যা সাক্ষী দিয়েছি আমি অন্যায় করেছি আপনাকে দুই নম্বর তবা করতে হবে তিন নম্বর আপনি এই ধরনের মিথ্যা সাক্ষীর কাজ থেকে বিরত থাকতে হবে সামান্য টাকার জন্য একশো দুইশো এক হাজার টাকার জন্য আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন কত বড় পাপ করেছেন এবং আপনার সাক্ষীর কারণে আরেকজন মুমিন ভাইয়ের যে মালের ক্ষতি হয়েছে সেটা আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে অন্যতায় আপনার মাপ নেওয়ার কোনো সুযোগ নাই আজকের বিচার ব্যবস্থাকে ঘুষের মাধ্যমে প্রভাবিত করা হচ্ছে যারা সত্যিকারের অপরাধ করে তারা যারা বিচার করবে তাদেরকে ঘুষ দিয়ে দেয় টাকার বান্ডেল পাঠিয়ে দেয় আজকে বিকাশে টাকা পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় এবং কেরানিহাটের বাজার থেকে বড় বড় মাছ কিনে ওই বিচারকের বাড়িতে পাঠিয়ে দেয় ঠিক কিনা বলো মানুষে দেখবে এই জন্য বাবি সাহেব বাবি আগে পাঠিয়ে দেয় বিচারটা যেন তার পক্ষে হয় সম্মানিত হাজরিন এই ধরনের ঘুষ দিয়ে টাকা দিয়ে বড় বড় মাছ হাদিয়া তোহবা পাঠিয়ে যারা বিচার বিভাগকে কলুষিত করছে নেই বিচার ধ্বংস করছে আল্লাহর আদালতে তাদের বিচার হবে ঠিক কিনা বলুন এই মানুষের বিচারের উপর কার বিচার আছে আল্লাহ হাকামুল হাকিমিন আমি দুনিয়াতে পার পেয়ে যাব কিন্তু কবরের জগৎ হাসরের জগতে আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ নড়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলুন আল্লাহ সম্মানিত হাজরিন অনেক স্বামীরা আছেন স্ত্রীর কোনো খোঁজখবর নেয় না আসে না নাই স্ত্রীর কোনো কি নাই বিদেশ চলে গেছে ঢাকায় চলে গেছে স্ত্রীর কোনো কি নাই খবর নাই স্ত্রী কোথায় যাচ্ছে কি কাছে কোনো খবর নিচ্ছে না হজরত ওমর ফারুক একদিন রাত্রিবেলায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন একটি মেয়ের ঘরের পাশে যখন গেলেন একজন স্ত্রী তার স্বামীকে পাওয়ার জন্য গান করছেন কবিতা বৃদ্ধি করছেন এবং সেই সুরে সুরে কবিতা পড়ে মনের জ্বালাকে নিবারণ করছেন হজরত উমর সাথে সাথে দৌড় দিয়ে হজরতে হাফসা রদি আল্লাহ আনহার কাছে গিয়ে বললেন উমর আমার প্রাণের মেয়ে তুমি বলো একজন মেয়ে স্বামী সারাম কয়দিন পর্যন্ত থাকতে পারে একজন মেয়ে কতদিন স্বামী সারা থাকতে পারে তখন হজরত হাফসা রদিয়াল্লাহ বলেন বাবা যান একজন মেয়ে স্বামী ছাড়া সর্বোচ্চ চার মাস থাকতে পারে চার মাসের বেশি কোনো স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে না তখন হজরত ওমর তার রাষ্ট্রীয় যারা সৈনিক ছিল তাদেরকে চার মাস পর্যন্ত ছুটির বিধান করেছেন চার মাসের বেশি যেন কোনো সৈনিক চুরি না কাটায় চার মাসের ভিতরে ভিতরে যেন সে তার প্রিয়তম স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে হজরত উমর স্বামীদেরকে ছুটে দিয়ে দিলেন চার মাসের ভিতরে ভিতরে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সাক্ষাৎ করো উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান চার মাসের বেশি যদি কেউ তার স্ত্রী থেকে দূরে থাকতে চায় তাহলে স্ত্রীর অনুমতি লাগবে কার অনুমতি কার অনুমতি লাগবে স্ত্রীর অনুমতি লাগবে আজকে স্ত্রীর কোনো খোঁজখবর নিচ্ছেন না আপনার স্ত্রী চার মাস পরে দেখেন আরেকজনের সাথে চলে গিয়েছে আহসবিল্লা বললেন না এটা দুষ্কার দুষ্ট আপনার আপনি স্ত্রীর কোনো খোঁজখবর নেন নাই হজরত উমার দ্বিতীয় খলিফা তিনি সবচেয়ে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন বেশি বেশি বিচার করতেন दुनिया की आदम लत में तेरा नाम रहेगा दुनिया की आदम लत में तेरा नाम रहेगा फारूक तेरा नामों से इस्लाम रहेगा আদালতের নেই বিচারে রবে তোমার নাম আদালতের নেই বিচারে রবে তোমার নাম বিচার বিহীন এই সমাজে তোমার বড় প্রয়োজন বিচারবিহীন এই সমাজে তোমার প্রয়োজন আজকের এই বিচারবিহীন সমাজে হজরত উমরের প্রয়োজন ঠিক কিনা বলুন এই সমাজ এই রাষ্ট্র এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য একজন হজরত উমরের বেশি প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি পৃথিবীর শান্তির জন্য তুমি হজরত উমরকে আবার পাঠিয়ে দাও সালাউদ্দিন আইউবিকে তুমি পাঠিয়ে দাও আজকে আপনারা দেখেছেন ভারতের কর্ণাটকে আমার বোন মুস্কান সেই যখন হেজাব পরে যখন সে কলেজে গিয়েছিল গেরোয়া পরিহিতা যুবকেরা জয় শ্রীরাম করে স্লোগান দিয়েছিল হেজাবের বিরুদ্ধে আমার বোন মুস্কান সাথে সাথে জয় শ্রীরামের বিরুদ্ধে আল্লাহ আকবার ধনীতে কর্ণাটকের মাটিকে প্রকম্পিত করেছে ঠিক কিনা বলুন আজকে আমার বোন যদি জয় শ্রীরামের বিরুদ্ধে আল্লাহ আকবর দনে দিয়ে যদি সারা পৃথিবীকে যদি কাঁপিয়ে দিতে পারে তাহলে আমরা আজকের এই পদুয়া এই মাঠ থেকে আল্লাহ আকবর দনে দিয়ে সারা বাতিলের বিদকে প্রকম্পিত করতে চাই ঠিক কিনা বলুন কারা কারা রাজি আছেন হাত তুলেন না রে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে হবে কি দিয়ে আজান শুরু হবে কি দিয়ে একামত শুরু হবে কি দিয়ে আগুন লাগলে আগুন নিবিয়ে দিব কি দিয়ে যদি ভূমিকম্প হয় ভূমিকম্প স্তব্ধ হয়ে যাবে কার আওয়াজ দিয়ে আল্লাহ আকবরের ধনে দিয়ে আল্লাহ আকবরের ধনে দিয়ে হজরত এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তার সতেরো জন বন্ধু নিয়ে এই বাংলাকে জয় করেছিল আজ দিয়ে ভারতের মাটিকে কাঁপিয়ে দিয়েছে আজকের হেজাতকে সারা পৃথিবীকে পরিচয় করে দিয়েছে ঠিক কিনা বলুন সম্মানিত হাজরিন আমার বোন মুস্কান এক আল্লাহ আকবার দনে দিয়ে সারা পৃথিবীতে শুধু প্রকম্পিত করে নাই লক্ষ লক্ষ রুপি সেই পুরস্কার লাভ করেছেন ঠিক কিনা বলুন এবং সেই ভারতের আদালতে গিয়ে বিচার করেছেন ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন সেই বলেছেন হিজাব আমার অধিকার হিজাব আমার ইসলাম হিজাব আমার পর্দা হিজাব আমার ইজ্জতের রক্ষক ঠিক কিনা বলুন কিন্তু আজকের মুস্কান সেই ন্যায় বিচার পাইনি ভারতের আদালতে ভারতের আদালত বলল যে মুসলমানদের জন্য হিজাব অপরিহার্য নয় তো নামাজবিল্লা বললেন না এই পর্দা হচ্ছে ইসলামের বিধান ইসলামের ফরস বিধান ঠিক কিনা বলুন এবং এই হিজাব আমার মা বোনদের ব্যক্তিগত অধিকার এটা মা বোনদের ধর্মীয় অধিকার এই হিজাব এবং নিজের চক্ষুকে অবনত করার জন্য এই হিজাব আল্লাহ রব্বুল আলমিন ফরস করেছেন ঠিক কিনা বলুন সুতরাং হিজাব থাকবে এই হিজাব পৃথিবীর বুকে থাকবে ভারতের মেয়েরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যদি হিজাব নিয়ে যদি কলেজে যেতে পারি কলেজে যাব আর যদি হিজাব যদি খুলে দেওয়া হয় সেই পড়া আমাদের দরকার নাই ঠিক কিনা বলুন যদি নৈতিক শিক্ষিত না হয়ে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়ে যদি পর্দা ছাড়া পর্দা হয়ে যদি আমি কলেজে ঘোরাফেরা করি এই শিক্ষা আমাকে জাহান্নাম